Hi friends welcome back to my channel তো এখন আমি আর মা এসছিলাম অঞ্জলিতে ওকে অঞ্জলিতে কিছু কেনাকাটা করলাম দেন হঠাৎ করে চোখে পড়লো আমার এখানে শিকাগো পিজা এই দেখো দেখে দিচ্ছি সো গাইজ দেখো এখানে শিকাগো পিজা এটা বোধ নতুন করেছে দাদা নাকি নতুন ওপেনিং মানে হয়েছে সিক্সটিন অক্টোবর ওয়াও এই দেখো গাইজ আচ্ছা ওটা সিক্সটিন অক্টোবরে তৈরি হয়েছে তাই তো সো গাইস তৈরি হয়েছে সিক্সটিন অক্টোবর এই দেখো ওয়ালসগুলো কত কিউটভাবে মানে ডেকোরেট করেছে ওয়াও মানে এইগুলো পুরো ওয়াল অ্যান্ড পেন্টিং করেছে কোনো স্টিকার মিকার কিচ্ছু না look at this wow decoration guys this cute right wow এ দেখো শিকাগো পিজা আমি এখন এখানে ব্লগ করছি আর মা ওখানে অলরেডি অর্ডার করছে মানে অর্ডার করতে অলরেডি বসে গেছে এবারে আমি মায়ের কাছে যাই এই দেখো গাইজ যেখানে তোমরা সেলফিজ কর্নার সব কিছু নিতে পারবে মানে সেলফিজের জন্য বেস্ট ওয়াল এভার তো চলো ওয়েলকাম ঢুকি ওই যে এখন আমি স্ট্রেট টু শিকাগো পিজা যাচ্ছি এই দেখো মেনুজ আছে কি আছে আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো কোন পিজার কি দাম না দাম ইচ আর এভরিথিং জাস্ট ওয়েট এ দেখো আমার মা এখানে ফোন এসছে কথা বলছে এবারে লেস এন্ড সো গাইজ এরকম নিউলি সব খুলেছে এখানে শিকাগো পিজার look uh, এই দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি এখানকার মেনুস এ দেখো সো এই হচ্ছে menus option lots of variety of pizza এই দেখো এদিকটা হচ্ছে অল ভেজ আর এদিকটা অল নন ভেজ অ্যান্ড এইগুলো হচ্ছে জাস্ট সাইড ডিশ এই দেখো এখানে মোহিতো থেকে শুরু করে shake garlic bread pastas and different of choco lava cake সমস্ত কিছু পাওয়া যাবে ওকেই আর এখানে আমি যেহেতু আমি ননভেজ লাভার সো আমি অর্ডার করেছি এইটা smoke delight pizza and Italian pepperoni pizza এইটা smoke delight and non veg overload এইগুলো হচ্ছে um, হট uh, কি সরি হট কুইং পিৎজা এগুলো হচ্ছে মাস্ট uh, ট্রাই যেখানে লেখা আছে মাস্ট ট্রাই দেখো সেখানে সমস্ত কিছু মাস্ট ট্রাই করার মতোই জিনিস কেননা আমি এর আগে কোনো শিকাগো পিৎজাতে আসিনি ফার্স্ট টাইম এসছি আমার মার ভাই এর আগে এসছিল সেটা হচ্ছে উডল্যান্ডের ওইদিকে একটা শিকাগো পিজার শপ রয়েছে আমার ভাই খেয়ে বলেছিল Domino's Pizza Hut fail Chicago pizza must try করবি সবই জানি না কেমন হবে আমি পার্সেল করেছি বাড়ি যাই বাড়ি গিয়ে খেয়ে রিভিউ দেবো আমার ভাই ফোন করেছিলাম ভাইকে বলেছে যে শিকাগো পিজা নিয়েছে ও শুনে বলেছে oh my god Chicago pizza ও এখন অফিসে হয়ে এসে ভোরবেলা খাবে তো ব্যাস আসুক পিৎজা পিৎজা আমাদের নিয়ে যাব বাড়ি যাব খাবো দেন দেখাবো রিভিউ তোমাদেরকে আমি অলরেডি দিয়ে দিয়েছি সো নেক্সট টাইম দিয়ে কোনো লাভ নেই মাস্ট ট্রাই পিজা গাইজ হয়ে গেছে পিজদার নেওয়া এই দেখো তো এখন আমি বেরিয়ে পড়ছি মা তারা মারছে প্রচণ্ড কেননা বেশিক্ষণ না গাড়িটা বাইরে রাখা যাচ্ছে না রাত হয়ে যাচ্ছে এমনিতেই নটা বেজে গেছে কখন বাড়ি পৌঁছবো জানি না মা দাঁড়াও আসছি আমি তো গাইজ এই ব্লগটা আমার শেষ হয়ে গেল থ্যাংক ইউ হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার না ভালো লাগলো প্রচন্ড হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ একদম গাইস আজকে ব্লগ আপাতত এইটুকুই রাখছি শর্ট ব্লগ কারণ আমার গাড়ি খুঁজতে হবে এখন আমার কোথায় খোপন কে জানে তো guys bye happy new year সবাই ভালো থাকো সো গাইস আমি জাস্ট বাড়ি এলাম আর এই দেখো এবার আমি আনপ্যাক <laughs> করব আমি আমার সমস্ত পিৎজা এই দেখো guys Chicago pizza big slice really fast ওফ এখানে যা স্মেল আসছে আমি তোমাকে জাস্ট বলে বোঝাতে পারবো না এই দেখো গাইস কতগুলো অরিগ্যানোজ অ্যান্ড চিলি ফ্লেক্স দিয়েছে এবার আমি বনাপাতি তো এবার আমি শুরু করব এটাকে আনবক্স করা তখন আমি ওপেন করছি এই দেখো এটা হচ্ছে Italian pepperoni pizza wow look so delicious wow এখানে হ্যালাপিনোস দিয়েছে and lots of cheese yum and এইটা হচ্ছে আর একটা পিৎজা দেখাচ্ছে এটাকে সাইডে রাখি এই দেখো এইটা হচ্ছে আর একটা পিৎজা ও মাই গড তোমাকে এটাও দেখাচ্ছে এটা হচ্ছে মনস্টার স্লাইস যেখানে ফোর পিস থাকবে এই দেখো এখানে হ্যাম আছে চিকেন টিক্কা আছে অনিয়ন্স চিজ ইয়াম এটা হচ্ছে best selling pizza wow my god I just can't wait look at so much delicious pizza yum ওফ ওয়াও এই দেখো এই একটা পিৎজা জাস্ট ক্লোজ ভিউ দেখো hmm hmm! so much yummy and also and also and also I have got so many up and and flex hmm hmm now I am just about to bite this pizza and it tastes like BAM! Wow, yummy, yummy, so much tasted. আমি ইটালিয়ান পেপারনি পিৎজা খাচ্ছি and oh my god so tasted দেখো দুটো একসাথে নিয়ে বসেছি এখানে আমি চারটে স্লাইস খাবো আর বাকি চারটে আমি ভাইয়ের জন্য রেখে দেবো ও অফিস থেকে এসে খাবে গাইজ আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি ভয়েস ওভার দিয়েছি কেননা এত টেস্টি পিৎজা আমি ভাবছিলাম যে খেতে খেতে কথা বলে না সময় নষ্ট করবো না চলো যাই হোক বন্ধুরা গুড নাইট সুইট ড্রিমস আমি শুয়ে পড়ছি আমি খেয়ে শুলাম রিভিউ তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি প্রচণ্ড টেস্টি পিৎজা প্রচণ্ড yummy must visit Chicago pizza bye